এই দুনিয়াতে যত পায়গাম্বার এসেছেন সব পায়গাম্বারের দাওয়াত দুই রকম না একরকম সব পয়গম্বর দাওয়াত দিয়েছেন ফি কুল্লি উম্মাতির রাসূলান আন তাগুত জোরে বলি আল্লাহু আকবার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামি করো আর তাগুতকে পরিহার করে চলো তাগুতকে পরিহার করলে আল্লাহর দাসত্বকে পূর্ণ মেনে নিলে ইহকালে কল্যাণ পাবে পরকালে নাজাদ পেয়ে যাবে কার ফায়সালা কার ঘোষণা আল্লাহ বলছেন এই জন্য বান্দা কোথাও যেও না কোথায় দৌড়াও কোরআনের তুমি জিকির করো কোথায় লাফাও কোনো লাফালাফি না করে কোরআনের জিকিরটা করো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم জোরে বলুন আল্লাহু আকবার কোথায় তুমি দৌড়াও এটাই তো তোমার জন্য শ্রেষ্ঠ জিকির যখন তুমি অবসরে থেকে যাবে যখন তুমি নীরবে থাকবে আল্লাহর কালামের একটা করে আয়াত পড়বে আল্লাহ তোমার আমন নামায় সবগুলো লিখে দিবেন যার দেহে কোরআন তেলাওয়াত বেশি তার দেহে কোনো রোগ আসবে না জোরে বলি সুবহান আল্লাহ কোরআন এমন একটি গ্রন্থের নাম যার দেহের রোগ সারায় রুহের রোগ সারিয়ে দেয় সুবহানাল্লাহ বলবেন না রোগ দু প্রকার একটা দেহের রোগ এটা রুহের রোগ রুহের রোগ আছে না নাই আচ্ছা। একটা দেহের রোগ আরেকটা হলো রুহের রোগ কোরআনে এমন একটি সুরা আছে যে সুরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা রোগের মেডিসিনও দিয়েছেন দেহের রোগের মেডিসিন দিয়েছেন কোন সুরা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণীকে দায়িত্ব দিয়েছেন ওয়া আউহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা জোরে বলুন আল্লাহু আকবার সূরাতুন নাহল নাহাল মানে হলো মৌমাছি নাহাল মানে কি মৌমাছি মৌমাছির কাজ হলো মধু সংগ্রহ করা ফুলে ফলে পড়ে রসগুলো কি মুখের মধ্যে তুলে নিয়া পেটের মধ্যে উঠায় নিয়া তার দায়িত্ব হলো মৌচাকে সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা কিন্তু সব মৌমাছির কাজ কিন্তু একরকম নয় এক একটা মৌমাসি এক একটা ডিপার্টমেন্টে কাজ করে পুরুষ মৌমাসির কাজ একরকম রানী মৌমাসির কাজ একরকম পুলিশ মৌমাসির কাজ একরকম কর্মী মৌমাসির কাজ একরকম এই ফাংশনগুলো কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন কার জন্য দিয়েছেন বান্দার জন্য দিয়েছেন আল্লাহ বলছেন বান্দারে রোগ দিয়েছি আমি রোগের মেডিসিনও দিয়েছি আমি মেডিসিন গুলো প্রয়োগ কর এই মৌমাসির দায়িত্ব হলো কর্মী মৌমাসি কি করে ফুলে ফলে পড়ে সমস্ত মধুগুলোকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে পুলিশ মৌমাছির কাজ হলো ওই মৌচাকের দরজায় সে দাঁড়ানো থাকে আর রানী মৌমাছির কাজ হলো রানী মানে মহিলা মৌমাছি ওর কাজ হলো ভিতরে সমস্ত মধুগুলো কোন জায়গায় কোন জায়গায় রাখতে হবে তার ফাংশনে সে কাজ করে এই জন্য আল্লাহ সুন্দর করে এই জায়গায় মন্নাস শব্দ প্রয়োগ করেছেন মিনাল জিবালি বুয়ুতা বলে বলে রানী মৌমাছির কাজ হলো মধুকে সংরক্ষণ করার কর্মী মৌমাছি মধুগুলোকে নিয়ে এসে যখন ভিতরে এটাকে ঢুকাতে যাবে তার ভিতরে ঢুকতে হবে পুলিশ মৌমাছির কাজ হলো ওই কর্মী মৌমাছি মধু আনতে নিয়ে যদি তার পায়ে কোনো জার্ম ঢুকে নিয়ে আসে তার গায়ে পায়ে যদি কোনো মহিলা থাকে সঙ্গে সঙ্গে পুলিশ মৌমাছি কামড় মেরে তাকে এক কামড়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় কারণ এই জীবাণু এই সমস্ত মধুগুলো নিয়ে যদি ভিতরে ঢুকিস কোনো বান্দার এই মধু পান করে রোগ সারবে না জোরে করে আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আকবার সেই মধুর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফিহি শিফা নাস সমস্ত রোগের অর্থাৎ মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ হলো মধু মধু পানকে কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সেই মধু নির্ভেজাল দিলেন কে ভেজাল করলো কে কি কথা কি বুঝতেছে হাজার বার যদি বলে ভাই এটা খাঁটি মধু তাও বিশ্বাস হয় না আমরা গেছি কোথায় আমাদের অবস্থানটা কোথায় মানে নিজের চোখে না দেখা পর্যন্ত চাকে না দেখা পর্যন্ত বিশ্বাস করে না আমি কি ভুল বলতেছি আমি কি ভুল বলতেছি আমরা কোথায় চলে গেছে অথচ মমিন কথা বলবে দুই জবান না এক জবানে দুই জবান না এক জবান এক জবানে কথা বলবে আমার ভাই আছে সেই রোহের রোগ সারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন অনুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমি তোমাদের জন্য কোরআন নাসিল করে দিয়েছি যার মধ্যে রয়েছে শেফা আরোগ্য রয়েছে এবং এই কিতাবের মধ্যে তোমাদের জন্য রয়েছে রহমত জোরে বলে আমার ভাইয়েরা সিকিউরিটি নিরাপত্তার জন্য দেখবেন যত বড় বড় নেতা তাদের আগে পিছে বেশি বেশি মানুষ থাকে তার সিকিউরিটির জন্য কিন্তু আমার বন্ধুগণ কোন আল্লাহর নিকটতম বান্দা যদি কেউ হয়ে যায় সে দুনিয়ার কোন সিকিউরিটিকে বিশ্বাস না করে সে আল্লাহর সিকিউরিটি পেতে চায় ঠিক কিনা তার সবচেয়ে বড় সিকিউরিটি আল্লাহ যদি কোনো বান্দার সকাল সন্ধ্যা তিন কুল যদি পড়তে পারে সেই তিন কুল হল কুল হু আল্লাহ আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটি কুল যদি বান্দা নিয়মিত পড়তে পারে ওই বান্দার সকল কিছুর সিকিউরিটির দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেয় যারা এগুলো পড়ে তাদের সিকিউরিটি লাগে না আর যারা পড়ে না যাদের বিশ্বাস নাই চোদ্দ জন সামনে সিকিউরিটি থাকার পরও বুকের মধ্যে এরকম করে না জানি কোন দিক দেখে ফুটুস চিন্তায় থাকে চিন্তায় থাকবে না কেন চোরের মন তো পুলিশ পুলিশ হবেই ঠিক কিনা অর্ধ দুনিয়ার শাসন কর্তমরে ফারুক রাজি আল্লাহ তালান হোক একা চলতেন কাউকে লাগতো না কাউকে লাগে নাই তিনি সাহায্য সিকিউরিটি চেয়েছেন কার ইমানদের সাহায্য চাবে কার আল্লাহ পাকে সম্মানিত ভাইয়েরা আপনাদের আলোচনার সন্ধি কি কষ্ট হচ্ছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ ঠান্ডা মাটি ঠান্ডা পরিবেশ আমি চেয়েছিলাম আরো আগে উঠবো আমি আমি অনেক আগে এসেছি আমি বললাম যে আমাকে সর্বোচ্চ আটটার মধ্যে উঠায় দেন নয়টার মধ্যে উঠায় দেন উঠতে উঠতে আমার দেরি হয়ে গেছে আজকে যা আছে কবলে দেরি হবে শেষ করতেও দেরি হবে রাজি আসেন তো সবাই জোরে বলি ইনশা আল্লাহ ফজর প্রয়োজনে পড়া হবে না যা আছে কত হ্যাঁ? ফজর পড়তে হবে জোরে বলি ইনশা আল্লাহ ফজরের সবাই উঠিত নাকি পানি কেমন লাগে ঠান্ডা লাগে মসজিদে যেতে একটু ঠান্ডা লাগে না কষ্ট হবে কষ্ট হবে কিন্তু কষ্টের পুরস্কার কে দিবেন আসতে বলবেন না কে দিবেন এই ডাকটা কি নর্মাল ডাক না ইমার্জেন্সি ডাক বলেন কি ডাক ইমার্জেন্সি করে চলে আসতে হবে নামাজের দিকে কিন্তু যদি কোনো মহিলা ডাক দেয় কোনো যুবককে উরি বাপে ওটা তো হায়ার মানে আরো মনে করেন মানে ইমার্জেন্সি হ্যাঁ? ডাক দিছে মলার কোকিলা যেতে হবে